নিরাপদে ডলার বাই সেল কিভাবে করবেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি সাইট শেয়ার করব যেখানে আপনি অটোমেটিক সিস্টেমে ডলার বাই সেল করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি সাইট শেয়ার করব যেখানে অটোমেটিক সিস্টেমে ডলার বাই সেল করা হচ্ছে এখানে আপনারা একদম নিরাপদে ডলার বাই সেল করতে পারবেন এর আগে হয়তো বা আপনারা অনেক জায়গায় ডলার বাই অথবা সেল করার চেষ্টা করছেন অনেক জায়গায় প্রতারিত হয়েছেন এরকমটা আমার সাথে হয়েছিল অনেক আগে তো আমি আপনাদের মাঝে আজকে এমন একটি সাইট শেয়ার করব যেখানে আপনি একদম নিরাপদে ডলার বাই সেল করতে পারবেন আজ সকাল এগারোটার দিকে আমি প্রথমে পাঁচ ডলার তাদেরকে সেন্ড করছি এই ওয়েবসাইটটিতে সেন্ড করার পর দেখলাম সঙ্গে সঙ্গে আমাকে পেমেন্ট করলো তারপর আমি আবারও পঁচাশি ডলার সেন্ড করলাম দেখলাম সঙ্গে সঙ্গে আবারও পেমেন্ট ক্লিয়ার করছে তারপর আমি তাদের হেল্প সেন্টারে যোগাযোগ করলাম তাদের অনারের সঙ্গে আমার যোগাযোগ হলো যোগাযোগ হওয়ার পর তারা আমাকে বলল হ্যাঁ এটা ট্রাস্টেড আর তাদের সাইটটি নিয়ে আমি একটু রিভিউ দেখলাম যে হ্যাঁ যা দেখলাম এটা একটা ট্রাস্টেড সাইট এখানে আপনারা নির্দ্বিধায় ডলার বাইসেল করতে পারবেন তখন আমার মনে হলো যে হ্যাঁ এটা তো একটা কন্টেন্ট এটা আপনাদের মাঝে শেয়ার করা যায় কেননা এটা ইউটিউবে অনেকেই চাচ্ছে অনেকেই ডলার বাই সেল করার চেষ্টা করতেছে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে বা অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে তো এই জন্য চিন্তা করলাম যে যেহেতু একটা ট্রাস্টেড সাইট আছে সেক্ষেত্রে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করি আর আপনারা এটা নিজেরাই যখন এটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ট্রাস্টেড কারণ কেননা এখানে আপনার অটোমেটিক পেমেন্ট সিস্টেম ঠিক আছে ডলার বাইসেল সব কিছু অটোমেটিকভাবে হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের দেখাই কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কোন সাইটে আপনারা ডলারটা বাই সেল করবেন প্রথমে কোম ব্রাউজারে চলে যাবেন কোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করবেন first first test buy sell ঠিক আছে আমি এখানে আপনাদের সার্চ করে দেখাচ্ছি এপেস্ট টি ইএস টি ফার্স্ট এড ফার্স্ট টেস্ট সেল লিখবেন ঠিক আছে B Y S E double L ফার্স্টে বাইসেল লিখে সার্চ করবেন uh, এখানে দেখতে পাবেন সবার উপরে চলে আসবে a trusted e currency exchange তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা এখানে আপনি প্রথমে আপনি দেখে নিতে পারবেন যে ডলার রেটটা আসলে কেমন কিভাবে তারা ক্রয় বিক্রয় করতেছে তো এখানে আপনি যে উপরে যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যদি ডলার সেল করতে চান সেক্ষেত্রে সাপোজ আপনি পারফেক্ট মানি থেকে আপনি ইউএসডি সেল করবেন ডলারটা সেল করবেন তো আপনি এখানে পারফেক্ট মানি সিলেক্ট করবেন ঠিক আছে তারপর নিচে এখানে ওয়ান ডলারই এক ডলারের আমরা রেট দেখব তারপর নিচে আপনি রিসিভ আপনি মানিটা মানে বিডিটি অ্যামাউন্ট আপনি কিসে রিসিভ করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যদি নগদ বিকাশ রকেট এগুলো সব কিছু আছে দেখুন নগদ তারপর আপনি চাইলে এখান থেকে একটু নিচে দেখবেন বিকাশ পার্সোনাল বিডিটিও আছে তো আপনি যেটা থেকে নেবেন সেটা থেকে আপনি পাবেন তো দেখুন এক ডলার কিন্তু একশো চার আমি সকালবেলায় কিন্তু এগারোটার দিকে পাইছি একশো পাঁচ টাকা করে ডলার রেট তো একটা কমছে এটা ব্যাংক রেটের সঙ্গে চলে সমস্যা নেই তো চলুন আপনারা এখানে সেন্ড করবেন কিভাবে দেখালাম অ্যান্ড হচ্ছে রিসিভের সময়ও এই একই বিষয় আপনারা যেভাবে সেল করবেন সেভাবে আমি সব কিছু আপনাদের টোটালি দেখাবো তার আগে আমি এখন আপনাদের দেখাই কিভাবে এই ফার্স্ট ফার্স্ট টেস্ট বাই সেলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশান উপরে তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে এখানে আপনার ইউজার নেম ইউজার নেম দিতে হবে যেমন আমি একটা দিয়ে দিলাম একটা নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে ইমেল ইমেলের এখানে আমি একটি ইমেল দেখাচ্ছি আপনাদের হ্যাঁ একটা ইমেল দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড এখানে আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি জাস্ট এমনি দেখালাম আপনাদের দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম নিচে আবার রিপিট করবেন তারপর এখানে দেখুন রেজিস্টার রেজিস্টার নামে অপশান প্রথমে আপনি আপনার নাম দিবেন তারপর দ্বিতীয় অপশানে আপনার ইমেল দিয়ে দিবেন যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তারপর তৃতীয় অপশানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি চতুর্থ অপশানে আবারও রিপিট করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন বাটন এখানে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু সেভ করে দিলাম আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি হয়ে গেছে তো অ্যাকাউন্টটি কিছু সময় পরপর কিন্তু লগ আউট হয়ে যায় ঠিক আছে আপনারা লগ করবেন এই লগ আউট হওয়ার জন্য একটা সিকিউরিটির বিষয় আছে যে অ্যাকাউন্টটা লগ আউট হওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটি হ্যাক বা অন্য কোনো কিছু হবে না ঠিক আছে একদম সিকিউরিটিতে মানে একশো পার্সেন্ট সিকিউরিটিতে থাকবে আপনার অ্যাকাউন্টটি ঠিক আছে সমস্যা হবে না তো এখান থেকে আপনারা যখন সেল করবেন বা রিসিভ করবেন ডলার তো কিভাবে করবেন আপনি দেখতে পাচ্ছেন মোবাইলের একদম ডান পাশে উপকোনার থ্রি ডট নামে একটি বাটন আছে তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জ অপশানে ক্লিক করবেন এখানে দেখুন সেন্ড ঠিক আছে আপনি যদি ডলার কিনতে চান ঠিক আছে আপনি যদি ডলার কিনতে চান সেক্ষেত্রে আপনি আপনি এখানে কিসে পেমেন্ট করবেন নগদে বিকাশে রকেটে তো এখানে নগদ পার্সোনাল বিডিটি সেভ হয়ে আছে তো এখানে আপনি ক্লিক করবেন আপনার যে অ্যাকাউন্টে টাকা থাকবে সেই অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন সাপোজ আপনার বিকাশে টাকা আছে সবার নিচে বিকাশ বিকাশটা সিলেক্ট করবেন তারপর আপনি হচ্ছে এখানে নিচে অ্যামাউন্ট দিয়ে দিবেন ঠিক আছে আপনি কত টাকা ডলার নিতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিবেন সাপোজ একশো টাকা কেনার সময় তো আমি এটাই দিয়ে রাখলাম আর নিচে দেখুন রিসিভ আপনি ডলার রিসিভ করবেন কত ডলার এটা নিচে দিয়ে দিবেন ঠিক আছে এক ডলার একশো টাকা তো এখানে আপনি যদি দুই ডলার নিতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যামাউন্টটা বাড়াই দিতে হবে তো আপনারা যত ডলার নিতে চাচ্ছেন বা সেল করতে চাচ্ছেন সব কিছু এর মাধ্যমেই কিন্তু করতে পারবেন ঠিক আছে তো তারপর আপনি নিচের এই যে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইন্টার ইউর ইমেল ঠিক আছে আপনার পারফেক্ট মানে আপনার যে ইমেল অ্যাকাউন্টটি ঠিক আছে যে ইমেলটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন ওই ইমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে perfect money perfect money account number ঠিক আছে আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে কিন্তু দিতে হবে আর হ্যাঁ উপরে যে ইমেল অ্যাকাউন্টটা দিলেন না এই ইমেল অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টের হতে হবে ঠিক আছে আপনি যে অ্যাকাউন্টে ডলারটা নেবেন সেই অ্যাকাউন্টের ইমেল এখানে উপরে দিয়ে দিবেন আর নিচে আপনার অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনাদের একটা নাম্বার দিবে নাম্বার দেওয়ার পর দেখুন আমি এটা এই বিষয়টা আপনাদের দেখাই দিই এমনি জাস্ট একটা দিয়ে দেখালাম আপনাদের প্রসেস এক্সচেঞ্জ তো এখন এখন দেখুন এখানে কিন্তু সব কিছু ডিটেলস আমাদের দিয়ে দিয়েছে ঠিক আছে এক ডলার কিনতে চাচ্ছি একশো আঠারো টাকা নিবে তারা তো এখানে আমার তারপর দেখতে পাচ্ছেন পারফেক্ট মানি অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা সব কিছু এখানে দেখতে পাবেন আপনার আমার ইমেল টিমেল এ টু জেড ঠিক আছে আপনারা যেভাবে দিবেন সব কিছু রিপোর্ট এখানে দেখতে পাবেন তারপর এখানে নিচে কনফার্ম অর্ডার এই অপশানটিতে ক্লিক করবেন তারপর একটু নিচে দেখতে পাবেন যে বিকাশ পার্সোনাল নাম্বার এখানে দেখুন এই যে উপরে নিয়ে গেলাম বিকাশ পার্সোনাল নাম্বার ঠিক আছে এই নাম্বারটি এখান থেকে আপনারা কপি করবেন কপি করার পর তাদেরকে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা সেন্ড মানি করবেন ঠিক আছে বা ক্যাশ আউট এখানে কি আছে ক্যাশ আউট ফি সহ সেন্ড মানি করুন মানে ক্যাশ আউটের টাকা সহ আপনি এখানে তাদেরকে সেন্ড মানি করবেন ঠিক আছে তারপর আপনি এখানে এই টাকাটা সেন্ড মানি করার পর আপনার অবশ্যই দেখবেন বিকাশে আপনার নোটিফিকেশান একটা আসবে সেখানে ট্রানজেকশান আইডি দেওয়া থাকবে ওই ট্রানজেকশান আইডিটা অবশ্যই এখানে কপি করে এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে অবশ্যই আপনার ট্রানজেকশান আইডিটা দিয়ে দিবেন তারপর কনফার্ম কনফার্মে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এর মধ্যে সব কিছু ওকে হয়ে যাবে ঠিক আছে ডলারটা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন একইভাবে আপনি যদি এখানে ডলারটা সেল করতে চান ঠিক আছে ডলার যদি সেল করতে চান সেক্ষেত্রে এখানে এক্সচেঞ্জে ক্লিক করে প্রথমে এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন তারপর আবার চলে আসবেন আসার পর এখান থেকে সেন্ড আপনি ডলারটা সেন্ড করবেন যেহেতু সাপোজ আপনি পারফেক্ট মানি অ্যাকাউন্ট থেকে ইউএসডিটা সেন্ড করবেন তো এখানে পারফেক্ট মানিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সাপোজ পাঁচ ডলার সেল করবেন পাঁচ ডলার এখানে দিয়ে দিলেন তারপর রিসিভ আপনি মানে রিসিভ করবেন টাকাটা কিসে ঠিক আছে আপনি বিডিটিতে যদি রিসিভ করেন সেক্ষেত্রে ওই একইভাবে নগদ রকেট আবার নিচে দেখতে পাচ্ছেন বিকাশ যেটাতে রিসিভ করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করেন আমি সাপোজ এখানে নগদ সিলেক্ট করলাম তারপরে আপনি দেখুন কত টাকা বলতেছে আচ্ছা এখানে আমি ডলারটা আবারও তুলে দিই পাঁচ ডলার যেহেতু হ্যাঁ দিয়ে দিলাম পাঁচশো বিশ টাকা ঠিক আছে পাঁচ ডলার পাঁচশো বিশ টাকা তারা আমাকে প্রদান করবে আমি যদি পাঁচ ডলার তাদেরকে দেই আর তাদের নিচেতে কিন্তু রিজার্ভও দেখতে পাবেন ঠিক আছে তাদের রিজার্ভে কত টাকা আছে আপনার বিকাশেও রিজার্ভ দেখতে পাবেন যখন যে অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দিবেন তখন সেটা রিজার্ভ দেখতে পাবেন যেমন আমি রকেট সিলেক্ট করলাম রকেটে তাদের রিজার্ভ আছে হচ্ছে চুরাশি হাজার নয়শো আটাত্তর টাকা ঠিক আছে তারপর আপনার বিকাশে দেখা যাক বিকাশে আছে তাদের অষ্টানব্বই হাজার আটশো এগারো টাকা ঠিক আছে এভাবে আপনারা আপনারা রিজার্ভ চেক করে নিয়ে তারপর ডলারটা সেল করবেন ঠিক আছে তা আমি সাপোজ এখানে পাঁচ ডলার সেল করব পাঁচ ডলারে ক্লিক করলাম তা পাঁচ ডলার দিয়ে দিলাম তারপরে নিচে এক্সচেঞ্জ তারপর এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে আপনাদের অ্যাকাউন্টের ইমেলটা দিয়ে দিবেন এই যে অ্যাকাউন্ট এটার ইমেলটা আপনারা এখানে দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিচ্ছি এখানে যেমন দিয়ে দিলাম আমার তারপর হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার ঠিক আছে বিকাশ পার্সোনাল নাম্বার এখানে ক্লিক করে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারে পেমেন্টটা নিতে চাচ্ছেন ঠিক আছে যে নাম্বারে পেমেন্টটা নেবেন আপনার বিকাশ পেমেন্ট নাম্বারটা এখানে তাদেরকে দিয়ে দিবেন সাপোজ আমি দিয়ে দিলাম একটা নাম্বার আমি একটা দিয়ে দেখালাম সরি একটু বেশি মনে হয়ে গেল তারপর হচ্ছে এখানে নিচে ক্যাশ আউট কি লেখা আছে যে ক্যাশ আউট ফি সহ সেন্ড মানি করো আচ্ছা এটা আপনি ওকেতে ওকে করে দিবেন এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে ওকে করে দিবেন তারপরে এগুলো স্টেপ কমপ্লিট প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করবেন তারপরে এখানে আপনার লিস্টটা দেখতে পাবেন যে সব কিছু ঠিক আছে কি না আপনার ডলার আবার আপনার নাম্বার বিগেস্ট নাম্বার সব কিছু ঠিক আছে কি না এগুলো সব কিছু চেক করার পর তারপর নিচে দেখতে পাবেন যে কনফার্ম অর্ডার এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ট্রানজেকশন নাম্বার তো এখন আপনাদের এখানে প্রশ্ন হতে পারে যে ভাই আমি পারফেক্ট মানি সফটওয়্যার থেকে সেন্ড করব তো পারফেক্ট মানি সফটওয়্যার থেকে সেন্ড করার পর তো ট্রানজেকশান আইডি দেয় না তাহলে কি করব তো এই ট্রানজেকশান আইডি যেখানে যেটা থেকে পাবেন না সেখানে আপনি যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করলেন না সাপোজ আপনি পারফেক্ট মানি এই অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করলেন এটা কপি করবেন কপি করে নিচে এখানে আপনার ট্রানজেকশানে দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নিচের এই কনফার্ম ট্রানজেকশান এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে আপনাদের সব কিছু হয়ে যাবে বুঝতে পারছেন ডলারটা সেন্ড হয়ে যাবে এবং কিছু সময় অপেক্ষা করবেন আপনারা পেমেন্টও পেয়ে যাবেন তো আমার আমি এটা আসলে সকালে এগারোটার দিকেই সেল করছি যার জন্য আমার কাছে ভালো লাগলো যে হ্যাঁ এটা ভালো হবে তো আপনাদের মাঝে এই জন্য শেয়ার করব অবশ্যই আপনারা দেখে শুনে এখানে ডলারটা সেল করবেন আর হ্যাঁ এখানে কিন্তু হেল্প সেন্টারও আছে আপনারা হেল্প সেন্টারে এখানে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে মেসেজ করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না কারণ সমস্যা হওয়ার কথাও না এটা পুরোটাই অটোমেটিক সিস্টেমে চলে তো এখানে তারা কি মেসেজ দিয়ে রাখছে দেখুন রমজান মাসে সেহরি তারাবি ইফতার এবং নামাজের সময় সমস্ত বেচাকেনা বন্ধ থাকবে ওয়েবসাইটে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পেমেন্ট করা হবে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে তারা ঠিক আছে আপনারা চাইলে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন তো আশা করি বুঝতে পারলেন আসলে কিভাবে কি করতে হবে অ্যাকাউন্টে খুলতে হবে বা কিভাবে ডলার বাইসেল করতে হবে তো বিষয়গুলো যদি আপনাদের ক্লিয়ার এখনও না হয় সেক্ষেত্রে আপনাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আবার সুন্দরভাবে আপনাদের কন্টেন্টটা দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই নেক্সট কোনো আপডেট ভিডিওতে আবারও দেখা হবে খোদা হাফেজ